হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম welcome to freelancer Limon once again আজকে আপনাদের সামনে কয়েকটি cryptocurrency related faucet site share করব যেখান থেকে আপনারা প্রতি ঘন্টায় ঘন্টায় ক্লেম করে একটি নির্দিষ্ট পরিমাণের ক্রিপ্টোকারেন্সি আর্ন করতে পারবেন সেটা হতে পারে বিট কয়েন সেটা হতে পারে লাইট কয়েন ডাগি কয়েন বা টিআরএক্স ঠিক আছে তো সাইটগুলো ট্রাস্টেড হ্যাঁ আমিও বেশ কয়েকবার সেখান থেকে পেমেন্ট নিয়েছি আপনারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশনে এই সাইটগুলোর লিঙ্ক দেওয়া থাকবে সেইখান থেকে অ্যাকাউন্ট তৈরি করে কাজ করতে পারেন জাস্ট আপনি দেখা যাচ্ছে যে আপনি একটা অনলাইনে কাজ করতেছেন পাশাপাশি দেখা যাচ্ছে এক ঘন্টা পর পর জাস্ট আপনি একটু ক্লাইম করলেন আপনাকে কি কাজ করতে হবে সেটা আমি ভিডিওটির ভিতরে দেখিয়ে দেবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ অবশ্যই দেখবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন ঠিক আছে তো কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করি ভিডিও ডিসক্রিপশনে এই সাইটটির লিঙ্ক দেওয়া রয়েছে এই সাইটটির নাম হচ্ছে ফ্রিবিটকো ডট ইন তো এইখানে আপনাকে সর্বপ্রথম একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে অবশ্যই সাইন আপে ক্লিক করতে হবে এই যে সাইন আপে ক্লিক করতে হবে সাইন আপে ক্লিক করলে এখানে আপনার মেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং রেফার অপশন রেফার কোড অবশ্যই লাগবে এখানে রেফার ছাড়া আপনি জয়েন করতে পারবেন না তো এই রেফার কোডটি আমার ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই দেওয়া থাকবে আপনারা সেখান থেকেই কপি করে নিয়ে এখানে দিয়ে দেবেন অথবা লিঙ্কে ক্লিক করলেই অটোমেটিক এই রেফার কোডটা আপনাদের নিয়ে নেবে ঠিক আছে আচ্ছা তাহলে আই অ্যাম নট এ হিউম্যানে যখন ক্লিক করবেন তখন আপনার এই মেইলে একটি ইমেল যাবে কনফার্মেশন মেইল এই মেইলটিতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে তো এটা আমি আর দেখিয়ে দিচ্ছি না আপনারা সবাই পারবেন তারপর লগ ইনে ক্লিক করবো আমরা লগ ইনে ক্লিক করে আমাদের মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিব এবং লগ ইনে ক্লিক করব তো যখন লগ ইনে ক্লিক করব তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এটা হচ্ছে ফ্রি বিটকো ডট ইনের ইন্টারফেস তো এইখানে উপরে ডান দিকের কর্নার দেখতে পাচ্ছেন আমার এখানে zero point zero zero zero zero seven three four six BTC রয়েছে ঠিক আছে আমরা যদি আমরা যদি এখানে কনভার্ট করি দেখি বিটিসি টু ইউএসডি এই যে বিটিসি টু ইউএসডি আচ্ছা তো এটাকে যদি আমরা কনভার্ট করে দেখি যে কত পরিমাণ আমার এখানে বিটিসি রয়েছে বাট ডলার রয়েছে এটা এখানে পেস্ট করলেই আমি দেখতে পারবো তো এখানে আমার দুই ডলার অষ্টআশি সেন্ট বিটকয়েন রয়েছে বা ডলার রয়েছে ঠিক আছে আচ্ছা তো এখানে এখন ইনকামের ওয়ে হচ্ছে আপনি এখানে প্রত্যেক ঘন্টায় আওয়ারলি এই যে এখান থেকে আই এম ন আই এম এ হিউম্যান হ্যাঁ এইখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে একটি ক্যাপচা আসবে এই ক্যাপচাটা ফিল আপ করবেন তো বলছে সিপ্লেন আচ্ছা তো এটা হচ্ছে সিপ্লেন হচ্ছে যে এগুলোন হ্যাঁ এগুলো ফিল আপ করে দেই সিপ্লেন দিয়ে নেক্সট করে দেই আচ্ছা আবার দিয়েছে এটা ফিল আপ করে দিয়ে আমরা ভেরিফাই করে দেব আচ্ছা ভেরিফাই হওয়ার পরে এখানে রোলে ক্লিক করতে হবে আচ্ছা যখন আমরা রোলে ক্লিক করব তখন দেখেন ইউ হ্যাভ উইন এটাকে পপ আপ এটাকে ডায়লগ বক্সটাকে কেটে দিতে হবে ইউ উইন আমাকে চার বিটিসি বা সাতশি দিয়েছে হ্যাঁ এবং একটি চার রেওয়ার্ড পয়েন্ট দিয়েছে এই রেওয়ার্ড পয়েন্ট দিয়ে আপনি আবার এখানে লটারি নিতে পারবেন বা লটারি এখানে টিকিট কাটতে পারবেন ঠিক আছে সেই প্রসঙ্গে একটু পরে আসতেছি তো উপরের চারটাতে দেখতে পাচ্তেছেন লাকি নাম্বার তো আপনার এইখানে যে যে বড় সংখ্যাগুলো দেখতে পাচ্তেছেন হ্যাঁ এই সংখ্যাগুলো যদি এই জিরো থেকে এত ভিতরে আসে তাহলে আপনি চার বিটিসি পাবেন আবার যদি হ্যাঁ, এত থেকে এতর ভিতরে আসে তাহলে আপনি একান্ন বিটিসি পাবেন আবার যদি এত থেকে এতর ভিতরে আসে তাহলে আপনি পাঁচশো নয় বিটিসি পাবেন মানে এটা হচ্ছে লাকি নাম্বারগুলোর চার্ট ঠিক আছে তারপর আপনি আবার উনষাট মিনিট পর আবার এখান থেকে ক্লেম করতে পারবেন ঠিক আছে এখন এখানে আরও অনেক ওয়েতে ইনকাম করা যায় তো এখানে হচ্ছে যে মাল্টিপল বিটিসি মাল্টিপল বিটিসি এখানে আপনি অটোবেট করে আর কি হাই লো করে আপনি এখান থেকে আর কি ইনকাম করতে পারবেন তো এটা এটা এক ধরনের জুয়া খেলা আমি আপনাদেরকে এটা সাজেস্ট করব না ঠিক আছে কারণ জুয়া খেলা আমাদের ইসলাম শরীয়তে হারাম তাই আমরা এটাকে এড়িয়ে চলবো জাস্ট আমরা এইখান থেকে আনবিডিসিতে ক্লিক করব আনবিডিসিতে ক্লিক ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার রেফার লিঙ্কটা কালেক্ট করে নিতে পারেন ঠিক আছে আপনার রেফার লিঙ্কটা কোথায় পাবেন আপনার রেফার লিঙ্কটাই যে রেফারে রয়েছে রেফার হ্যাঁ এইখান থেকে আপনি আপনার রেফার লিঙ্কটা কালেক্ট করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তাহলে সে যতবার ক্লেম করবে সেখান থেকে ফিফটি পারসেন্ট হ্যাঁ কমিশন আপনাকে কিন্তু দেওয়া হবে ঠিক আছে তো আপনারা এটা কাজের ফাঁকে ফাঁকে করতে পারেন তা সাইটটা পেমেন্ট করে হান্ড্রেড পারসেন্ট ট্রাস্টেড তো এখান থেকে মিনিমাম দশ হাজার সাতাশি হইলেই আপনি এখান থেকে উইড্রো দিতে পারবেন তো এই সাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন ঠিক আছে আচ্ছা তারপর নেক্সট যে সাইটটি রয়েছে সে সাইটটা হচ্ছে free lead coin dot com ঠিক আছে তো এটাও সিমিলার একটি সাইট প্রতি এক ঘন্টা পর পর আপনি এখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ লাতসি কালেক্ট করতে পারবেন ঠিক আছে তো এইখানে আপনাকে আপনি যদি এইখানে সর্বপ্রথম এই সাইটের লিঙ্কটাও আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই লিঙ্কে ক্লিক করলে আপনি সর্বপ্রথম এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন ঠিক আছে তো আপনাকে সর্বপ্রথম এখানে সাইন আপ করতে হবে সাইন আপ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি না রেফার কোডটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেই রেফার কোডটা ইউজ করে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না হলে রেফার কোড ছাড়া এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না তারপর আমরা লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পরে এখানে আমাদের মেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে আই অ্যাম হিউম্যানে ক্লিক করব করার পরে এখানে এই ক্যাপচারটা ফিল আপ করে দেবো আচ্ছা ক্যাপচাটা ফিল আপ করে দেওয়ার পরে এখানে লগ ইনে ক্লিক করব তাহলে আমাদের এই সাইটটিতে লগ হয়ে যাবে আচ্ছা তো এইখানে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন নিচে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন এখানে এইখানেই আবার ক্যাপচা নেই এখানে আবার আপনাকে টাইপ করে দিতে হবে ঠিক আছে তো এখানে আপনি এটা টাইপ করে দেবেন হ্যাঁ তো এখানে যেটা রয়েছে এফ ডাব্লিউ এইচ আই আচ্ছা F W H P F U দিয়ে রোল নাম্বারে ক্লিক করবেন যখন তখন দেখেন আপনি এখান থেকে হ্যাঁ আপনি এখান থেকে you win zero point zero zero zero zero আপনি এখানে ছয়শো অষ্টআশি লাতশি পেয়েছেন আবার এক ঘন্টা পর আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন তো এখানে ওই আগের সাইটের মতন রেফার অপশন রয়েছে আপনি এখান থেকে রেফার লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এইখান থেকে ইনকাম করতে পারেন যেমন দেখেন এইখান থেকে আমি বিভিন্ন ধরনের রেফার থেকে আর্ন করছি এগুলো হচ্ছে আমাদের রেফার থেকে ইনকাম ঠিক আছে তো একজন চোদ্দোবার রোল করেছে একজন এক একবার রোল করেছে আচ্ছা যাই হোক এই রেফার লিঙ্কটাও আপনার বন্ধুদের সাথে শেয়ারের মাধ্যমে আপনি এখান থেকে একটা ইন মানে ফিফটি পার্সেন্ট কমিশন আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন ঠিক আছে তো এই সাইটের লিঙ্কটাও আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আচ্ছা নেক্সট যে সাইটটা আসতেছে সেই সাইটটি হচ্ছে ফ্রি ডগি ডট আইও হ্যাঁ এটা এটাও সিমিলার একই সাইট হ্যাঁ তো এইখানে আপনি আপনার মেল দিয়ে দিবেন এখান থেকে আপনি আপনার মেইলটি দিয়ে দিবেন এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট আমার করা হয়নি তাই আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তো এখানে জিমেলটি দিবেন তারপর এখানে পাসওয়ার্ড দিবেন রেফার কোডটি দিবেন তারপর এখানে আপনার ডগ অ্যাড্রেস দিবেন আচ্ছা আরেকটি বিষয় সেটি হচ্ছে কি যে এইখানে আপনাদের যদি কারো ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট অ্যাকাউন্ট না থাকে তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশনে কিভাবে আপনারা ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট অ্যাকাউন্ট তৈরি করবেন সেই ভিডিওটি দেওয়া থাকবে আপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে নেবেন ঠিক আছে যে কী কীভাবে খুব সহজেই এই যে ক্রিপ্টোনেটর ওয়ালেট অ্যাকাউন্ট তৈরি করা যায় এর ভিডিওটা আমার চ্যানেলে রয়েছে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে এইটা লিঙ্কটা দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে একটি ওয়ালেট তৈরি করে নেবেন ঠিক আছে তো ডগি কয়েনের অ্যাড্রেস প্রয়োজন হচ্ছে আমাদের এখানে তো আমরা এখানে তাহলে ক্রিপ্টো নেটওয়ার্ক থেকে এই যে সাইন ইন করে এইখান থেকে আমরা কি করব ডগি কয়েনের অ্যাড্রেসটি নিয়ে আসব আচ্ছা এইখানে ডগি কয়েন কোথায় ডগি কয়েন এই যে ডগি কয়েন তো এইখান থেকে ডগি কয়েন ডিপোজিট হ্যাঁ ডিপোজিটে যদি ক্লিক করি তার মানে কি আমি রিসিভ করব তাই না তো এটাকে আমি কপি করলাম কপি করার পর এটা ক্লোজ করে দিলাম তারপর এইখানে আমি ডগি কয়েনের অ্যাড্রেসটি পেস্ট করে দিলাম তারপর আই এম নট এ রোবটে ক্লিক করলাম তারপরে এইখান থেকে মাউন্টেন হিল আমি মাউন্টেন হিল সিলেক্ট করে দিয়ে ভেরিফাই ক্লিক করলাম তারপরে সাইন আপে ক্লিক করলাম সাইন আপে ক্লিক করার পরে আমাদেরকে চলে যেতে হবে আমাদের মেল অ্যাড্রেসে যে মেল অ্যাড্রেসটিতে আমরা ইউজ করেছিলাম অ্যাকাউন্ট তৈরির জন্য তো মেল অ্যাড্রেসটিতে চলে যাই দেখি কোনো মেল এসেছে কিনা আচ্ছা কোনো মেল আসেনি এই মেইলটা ভেরিফাই সম্ভবত আপনাদের উইথড্র করার সময় যাবে তো এখানে ওই সিমিলার ওয়ে প্রতি এক ঘন্টা পর পর আপনি এখান থেকে ইনরোল করতে পারবেন ট্রাক বলছে আমি এখান থেকে ট্রাক সিলেক্ট করে দিলাম দিয়ে ভেরিফাই করে দিলাম তারপর রোল নাম্বার দিলাম তারপর এখান থেকে দেখেন আমি এখান থেকে এই এত ডচ কয়েন হ্যাঁ আর্ন করেছি সে অ্যামাউন্টটা আমাদের এইখানে জমা হবে এখানেও সিমিলার ওয়েতে আপনার ইয়ে রয়েছে রেফার অপশন রয়েছে তো এই রেফারেলে গেলে আপনি আপনার রেফার লিঙ্কটি পেয়ে যাবেন এই রেফার লিঙ্ক শেয়ার করে আপনাদের ফ্রেন্ডের কাছ থেকে আপনারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমিশন আর কি আর্ন করতে পারবেন ঠিক আছে তারপরে নেক্সট যে সাইটটি সেই সাইটটি হচ্ছে first Tron free Tron dot U এই সাইটটির ইনস্ট্যান্ট পেমেন্ট করে থাকে কিন্তু এই সাইটটি শুধুমাত্র ফুসেট পে যাদের অ্যাকাউন্ট রয়েছে হ্যাঁ তারাই এই সাইট থেকে ইনস্ট্যান্ট উইড্রল নিতে পারবে আমার ভিডিওর ডিসক্রিপশনে দেখবেন আমার চ্যানেলে এই যে দেখেন ফুসেট পের ভিডিও রয়েছে কীভাবে ফুসেট পে থেকে এই যে দেখেন এখানে Cryptonator account how to create Cryptonator wallet account কীভাবে কিপটোনেটার ওয়ালেট অ্যাকাউন্ট তৈরি করতে হয় এই ভিডিওটা দেওয়া আছে ঠিক আছে তারপরে হচ্ছে তারপরে হচ্ছে ফুসেট পে এই অ্যাকাউন্ট কীভাবে তৈরি করব সেই রিলেটেড ভিডিওটাও রয়েছে ফুসেট পে কোথায় make money crypto free claim আচ্ছা এই যে দেখেন এখানে এই যে ফুসেট পে অ্যাডভিটি কয়েন পেও তো এই ভিডিওটা দেখলে আমি এই ভিডিওর লিঙ্কটা আমার ভিডিও এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দেখবেন তো এইখান এই ভিডিওটা দেখলে আপনার ফুসেট পে অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় বাদে কী ফুসেট পের কাজ কী এ সম্পর্কে ডিটেলসে আলোচনা করা রয়েছে আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন তো আমি আমার ফিউসেট পে অ্যাকাউন্টে এখন চলে যাচ্ছি তো ফুসেট পে অ্যাকাউন্টে ঢুকলে আমি এখান থেকে এই ট্রন অ্যাড্রেসে ডিপোজিট অ্যাড্রেসটি পাবো ঠিক আছে তো আমি এখানে এই একটি ক্যাপচারে ফিল করে দেই এখান থেকে ক্যাপচারটি ফিল করে দিচ্ছি verify then sign in sign in করলে আমি আমার ফুসেট পের ড্যাশবোর্ডে চলে আসব তো এইখানে আমি যদি যে ডিপোজিট অপশনে যাই যে ডিপোজিট এইখান থেকে দেখতে পাচ্ছেন এইখানে ট্রন বা টিআরএক্স এর অ্যাড্রেস রয়েছে এটা আমি কপি ক্লিক করলে কপি হয়ে যাবে তো আগে আমি আপনাদের আমার ড্যাশবোর্ডটা দেখিয়ে নেই যে এইখানে আমার তিন ট্রন কয়েন রয়েছে আগে থেকেই ঠিক আছে আজকে কোনো পে আউট রিসিভ হয়নি জিরো ঠিক আছে তো এখন আমরা এই সাইটটা থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট নিব দেখেন এই অ্যাড্রেসটাই হচ্ছে আমার কপি করে আমি যে অ্যাড্রেসটা কপি করে দিচ্ছি সেই অ্যাড্রেসটা এখানে দেওয়াই রয়েছে ঠিক আছে তারপরে এখানে আপনাকে লগ ইনে ক্লিক করতে হবে তো যদি অন্য ট্যাবে নিয়ে যায় সেক্ষেত্রে আবার আপনি লগ ইনে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে আপনাকে একটা অন্য অ্যাড্রেসে নিয়ে যাবে আবার দেন কন্টিনিউয়ে ক্লিক ক্লিক করবেন অন্য একটা ট্যাবে নিয়ে যাবে আবার এখানে কন্টিনিউ ক্লিক করবেন দেন এখানে একটা ক্যাপচা আসবে এখন দেখতে হবে যে এইখানে উপরের যে চারটা ওয়ার্ড রয়েছে এই যে এক দুই তিন চার এই চারটা ওয়ার্ড চার কোনায় দেওয়া রয়েছে তো প্রথমে সিরিয়াল অনুযায়ী আপনাকে এই চারটাতে ক্লিক করতে হবে ঠিক আছে তো এইখানে প্রথমে যে চারটা রয়েছে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে এই যে এইটা সরি এইটা তারপরে হচ্ছে এইটা তারপরে হচ্ছে এইটা তারপরে যে এইটা তারপর আই এম এ হিউম্যান এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে বোর্ড সিলেক্ট করে দিয়ে নেক্সট করবেন তারপরে আবার এই গিন বোর্ড তারপর ভেরিফাই হ্যাঁ ভেরিফাই হয়ে গেছে এবং ভেরিফাই ক্লিক করতে হবে অন্য ট্যাবে চলে গেছে আচ্ছা ভেরিফাই ক্লিক করছি আচ্ছা ওকে দেন তারপরে একটা প্রসেস রয়েছে সেটা হচ্ছে এখানে বলছে একটা নতুন পেজ আসছে এইখানে আমাদের কিচ্ছু করতে হবে না শুধু এই যে ক্লিক হেয়ার টু কন্টিনিউ হ্যাঁ এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে একটা নতুন ট্যাব ওপেন হবে আবার আমাদেরকে ক্লিক করতে হবে এই ট্যাপটা কেটে দেবো আগের ট্যাপটা এখন এইখানে বলছে যে আমাদেরকে তিন দুই সেকেন্ড অপেক্ষা করতে হবে তো অপেক্ষা করার পরে এখানে বলছে গেট লিঙ্ক হ্যাঁ এই গেট লিঙ্কে আমরা ক্লিক করব এই যে গেট লিঙ্কে ক্লিক করব হ্যাঁ তারপরে এইখানে দেখেন এত সাতোশি আমাদের ফুসেট পে অ্যাকাউন্টে সেন্ড করা হয়েছে এখানে একত্রিশ বাষট্টি আশি তাহলে আমরা এখন ফুসেট পেতে চলে যাব যে আমাদের এক এটা রিসিভ হয়েছে কিনা আমরা এটা রিলোড দিয়ে নেই রিলোড দিলে আমরা দেখতে পাচ্ছি একটা পেমেন্ট রিসিভ হয়েছে এবং এইখানে দেখেন এই যে একত্রিশ বাষট্টি আশি TRX zero point zero zero একত্রিশ বাষট্টি আশি টিআরএক্স আমরা এখান থেকে ক্লাইম করলাম এবং পাইলাম আমরা এবার পুনরায় এগিন যে কোনো ধরনের কয়েন যেমন এই যে BNB SOL Dash coin USDT তারপর হচ্ছে ডিগি বা এরিথোরিয়াম বিসিএস বিটিসি যে কোনো ধরনের কয়েন আমরা এইভাবে প্রতি পাঁচ মিনিট পর পর এখান থেকে কি আর্ন করতে পারবো ঠিক আছে তো এই সাইটটার লিঙ্কও আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে হ্যাঁ আপনারা এইখান থেকে প্রতি পাঁচ মিনিট পর পর এখান থেকে ফ্রিতে টার্ন কয়েন ক্লেম করতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিওতে মোটামুটি এই তিনটা চারটা ফোসেট সাইটগুলো নিয়ে আপনার সাথে আলোচনা করার জন্য তৈরি করেছি তো নেক্সটে ভালো কোনো সাইট নিয়ে আসার চেষ্টা করব এবং প্রফেশনাল ভাবে কীভাবে আপনারা ফ্রিল্যান্সিং পেশাটাকে নিতে পারেন সে বিষয় নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি শেষ করার আগে আরেকটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কোনো সমস্যা যদি থেকে থাকে বা কোথাও বুঝতে পারতেছেন না তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম